আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ক্লাসে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা পরিচিতি আমি মোহাম্মদ তাহেরুল ইসলাম এম এমএসসি পদার্থবিজ্ঞান সহকারী শিক্ষক armed police battalion public school ও কলেজ বগুড়া শিখন ফল এই পাঠ শেষে তোমরা জানবে দিন মাস ঋতু সময় সপ্তাহ এবং আরও অনেক বিষয় সম্পর্কিত মান সংখ্যা এবং ক্রমবাচক সংখ্যা আজকের পাঠে প্রথমে আলোচনা করছি মান সংখ্যক নিয়ে কত মাসে এক ঋতু উত্তর দুই মাসে এক ঋতু কত ইঞ্চিতে এক হাত উত্তর আঠারো ইঞ্চি কত হাতে এক গজ উত্তর দুই হাতে এক গজ কত বছরে এক শতাব্দী উত্তর একশো বছরে এক শতাব্দী কত ইঞ্চিতে এক গজ ছত্রিশ ইঞ্চিতে এক গজ এক টাকায় কত পয়সা উত্তর একশো পয়সা কত তাই এক দিস্তা উত্তর পঁচিশটা এক দিস্তা কত দিস্তায় এক রিম বিশ দিস্তায় এক রিম এক মিটার সমান কত সেন্টিমিটার উত্তর একশো সেন্টিমিটার এক কিলোগ্রাম সমান কত গ্রাম উত্তর এক হাজার গ্রাম সূর্য কোন দিকে উদয় হয় উত্তর সূর্য পূর্ব দিকে উদয় হয় উত্তর পূর্ব দিকে সূর্য কোন দিকে অস্ত যায় উত্তর পশ্চিম দিকে অস্ত যায় পশ্চিম দিকে বাংলাদেশে কত প্রকার কাগজের নোট আছে উত্তর নয় প্রকারের কাগজের নোট আছে সবচেয়ে বড় কাগজের নোট কোনটি এক হাজার টাকার নোট উত্তর এক হাজার টাকার নোট বাংলাদেশে কত প্রকার ধাতব মুদ্রা আছে উত্তর আট প্রকার বাংলাদেশে সবচেয়ে বড় ধাতব মুদ্রা কোনটি উত্তর পাঁচ টাকার মুদ্রা বাংলা বছরের প্রথম মাস কোনটি উত্তর বৈশাখ সপ্তাহের প্রথম দিন কোনটি উত্তর শনিবার কত ঘন্টায় এক দিন উত্তর চব্বিশ ঘন্টায় এক দিন কত ফুটে এক গজ উত্তর তিন ফুটে এক গজ কত মাসে এক বছর উত্তর বারো মাসে এক বছর কত সেকেন্ডে এক মিনিট ষাট সেকেন্ডে এক মিনিট এক কিলোমিটার সমান কত মিটার এক হাজার মিটার এক মাইল সমান কত গজ সতেরোশো ষাট গজ এবার আমরা জানব ক্রমবাচক সংখ্যা সংখ্যা এক প্রথম সংখ্যা দুই দ্বিতীয় ক্রমবাচক সংখ্যা সংখ্যা তিন ক্রমবাচক সংখ্যা তৃতীয় সংখ্যা চার ক্রমবাচক সংখ্যা চতুর্থ সংখ্যা পাঁচ ক্রমবাচক সংখ্যা পঞ্চম সংখ্যা ছয় ক্রমবাচক সংখ্যা ষষ্ঠ সংখ্যা সাত ক্রমবাচক সংখ্যা সপ্তম সংখ্যা আট ক্রমবাচক সংখ্যা অষ্টম সংখ্যা নয় ক্রমবাচক সংখ্যা নবম সংখ্যা দশ ক্রমবাচক সংখ্যা দশম এবার সংখ্যা এগারো ক্রমবাচক সংখ্যা একাদশ সংখ্যা বারো ক্রমবাচক সংখ্যা দ্বাদশ সংখ্যা তেরো ক্রমবাচক সংখ্যা ত্রয়োদশ সংখ্যা চোদ্দ ক্রমবাচক সংখ্যা চতুর্দশ সংখ্যা পনেরো ক্রমবাচক সংখ্যা পঞ্চদশ সংখ্যা ষোলো ক্রমবাচক সংখ্যা ষোড়শ সংখ্যা সতেরো ক্রমবাচক সংখ্যা সপ্তদশ সংখ্যা আঠারো ক্রমবাচক সংখ্যা অষ্টাদশ সংখ্যা উনিশ প্রমোদক সংখ্যা ঊনবিংশ সংখ্যা বিশ প্রমোদক সংখ্যা বিংশ এভাবে আজকের পাঠে আমরা কিছু মান সংখ্য এবং সংখ্যা ক্রমবাচক সংখ্যা সংখ্যা থেকে আমরা ক্রমবাচক সংখ্যা জানলাম তোমরা বাসায় বসে এই ক্লাসগুলো ভালোভাবে দেখবে এবং মনোযোগ সহকারে পড়বে এবং তোমরা বার্ষিক পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নেবে বাড়ির কাজ যে সব বিষয় যে পাঠগুলো তোমাদের আজকে তুলে ধরেছি এগুলো বাসায় তোমরা ভালোভাবে পড়বে এবং বার্ষিক পরীক্ষার জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করবে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ